对吗？ ভালো করছিস জানি না তোর টাকা তুই জানিস বাড়িতে তুইতে পারিস না কে তো কত নিজে खाने खानेर 搬了。嗯。嗯。 Ладно. Mm-hmm. ¡Ah, ah, ah,